Subscribe to my channel and click on the bell icon to get notifications about new videos. Follow me on Facebook and Twitter. আসসালামু আলাইকুম বন্ধুগণ তো আজকেও আপনাদের সামনে একটি দারুণ একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শেয়ার করব তো একটি দারুণ একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনার ফোনের স্ক্রিন অফ করে দিবেন তারপরও আপনার ডেট অ্যান্ড টাইম মানে আপনার ফোনের টাইম এবং ডেট এটা থাকবে তো আপনার স্ক্রিন অফ করে পকেটে থাকবেন তাও ওই লেখাটা বেশি থাকবে তো ভিউয়ার্স এটি আসলে দারুণ অপশন তো এটা আপনাদের সামনে শেয়ার করব তো আপনারা দেখতে থাকছেন মাদা চ্যানেল ভিডিও তো দেখতে থাকেন তো এখনও যারা সাবস্ক্রাইব না করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাগানটি বাজিয়ে দিন তো আমরা ফিরে আসছি ইন্টুর পর তো আজকে টাইটেল থেকেই বুঝে গেছেন যে আজকে ভিডিওটি কী নিয়ে তো আজকে ভিডিওটি আমি দেখাবো যে কীভাবে আপনার মোবাইল স্ক্রিন অফ করে রাখবেন তাও আপনার ডিসপ্লেতে সবসময় আপনার ডেট অ্যান্ড টাইম আপনার মোবাইল টাইমটা সবসময় বেশি থাকবে তো ভিওয়ার্স এটি একটি দারুণ একটি অ্যাপ তো এই অ্যাপসের মাধ্যমে আপনি এরকম পরিবর্তে পারবেন এবং আপনাদের বন্ধুরা দেখলে তো তারা অবাক হয়ে যাবে তো আশা করি এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে আমি শেয়ার করতেছি এবং আপনারা অনেক খুশি হবেন তো ফিয়ার্স এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে ব্যায়ামটি বাদ দিয়ে আমাদের সাথে থাকবেন তো ফিয়ার্স আমি তো কথা না বলে কাজে চলে যাই তো এই অ্যাপটির লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো অ্যাপটির নাম স্ক্রিন ডিসপ্লে অন তো আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন screen display always clock and memo তো বন্ধুগণ এই যে অ্যাপটি তো অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে করে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটা আপনি না নিয়ে তো আমি ডাইরেক্টলি অ্যাপটি ক্লিক করলাম আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন এনে টিক মার্ক করে দিবেন আমি করলাম তারপর গেট স্টার্ট দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট এটা ক্লিক করবেন গেট স্টার্ট ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে তো দেখতেই পারছেন তো এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাকে পারমিশন দিতে বলবে তো আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম দেওয়ার পর ব্যাগ আসবেন ব্যাগ আসার পর তো আপনি এভাবে এভাবে এভাবে দিবেন তো স্ক্রিনে বাম দিকে আঙ্গুলতে ধাক্কা মারবেন তারপর এখান দেখবেন লেখা আছে এলাও অ্যালাউ ক্লিক করবেন তো অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন ভিওর্স ছয় রকম ছয়টা ইন্টারফেস শো করছে দেখতে পাচ্ছেন তিনটা তিনটা ছয়টা তো প্রথমটা আমি দিলাম ডিজিটাল ক্লক তো এটাই ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারেশন তো এটা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে অ্যাপ্লাই তো অ্যাপ্লাই যদি ক্লিক করেন তো আপনি যখন স্ক্রিন অফ করবেন তো এরকম ইন্টারফেস করবে তো এটা আপনার পছন্দ না হলে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক অপশন আছে দেখতে পাচ্ছেন তো এগুলো দিতে পারেন তো এটা আমার পছন্দ হয় না তো আমি একটু এইটাই ক্লিক করলাম তো এইটাই ভিউয়ার্স আপনার মন মতো তো আমার এটা ভালো লাগলো তো এইটা ক্লিক করবেন করার পর আপনার যে ভালো লাগে তো কালার চেঞ্জ করতে পারবেন তো এখানে কালার অপশন আছে তো দেখতেই পাচ্ছেন colour option colour option click করে যে কোনো একটা কালার দিতে পারবেন তো ভিউয়ার্স আমি নীল কালারটা দিলাম তারপর আমি কী করবো তো এই স্টাইল ভালো না লাগলে দেখেন এখানে ক্লক স্টাইল নামে একটু অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লক স্টাইল ক্লিক করার পর দেখেন অনেক রকম স্টাইল আছে তো আমি এটাই দিলাম দেওয়ার পর আপনি কি করবেন পছন্দ মতো করে তো উপরে ড্যান মোড়া কোনায় দেখবেন অ্যাপ্লাই তো সেটাই ক্লিক করবেন আমি অ্যাপ্লাই ক্লিক করলাম তো আর দেখতে পাচ্ছেন এখানে শো অলওয়েজ তো এটা আপনি অন করে দিবেন এটা অফ থাকতে পারে তো এটা অন করে দিবেন তো করার পর তো যদি ওই রকম স্টাইল না দিয়ে যদি আবার আরও দিতে চান তো এটাই ক্লিক করবেন তো এটা ক্লিক করলাম আমি ক্লিক করার পরে তো এরকম আপনার কিছু ভালো লাগে তো এইরকম দিতে পারেন তো এটা আপনার ডিসপ্লেতে শো করবে তো স্ক্রিন অফ করার পর আপনার ডিসপ্লেতে সবসময় এটা শো করে থাকবে তো ভিয়ার্স আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম তো আরও দেখতে পারবেন যে এখানে লেখা আছে মেমোস তো এটা ক্লিক করবেন ক্লিক করার পর মেমো ক্লিক করবেন তারপরে এখানে যে কোনো কিছু লিখবেন যেমন আমি লিখলাম আমার নাম হিমিল তো অ্যাপ্লাই দিলাম অ্যাপ্লাই দি ব্যাক আসার পর তো ফার্স্ট আসলে সবাই বুঝে গেছেন তো আমি এখন দেখাবো তো আমি আমার স্ক্রিনটা অফ করে দিব তো আমি স্ক্রিন অফ করে দিই হার্স দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন অফ করে দিয়েছি তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন তো এটা অটোমেটিক সবুজ তো ভিওয়ার্স অনেক সুন্দর দেখা যায় তো ভিওয়ার্স আশা করি সবাই ভিডিওটি বুঝে গেছেন তো ভিয়ার্স এটা আসলে আপনার অটোমেটিক শো করবে তো আপনি স্ক্রিন অফ করতে দিবেন তো এটা সবসময় আপনার থাকবে তো ভিয়ার্স আশা করি ভিডিওটি বুঝতে গেছেন তো আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো আমি এরকম আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো সেই ভিডিওগুলো পাওয়া আর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম